আসসালামু আলাইকুম উইনার পয়েন্ট আইডির পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা ইমেইলের একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখব আমরা মেল খোলাগুলো আমাদের পূর্ববর্তী ভিডিওতে দেওয়া আছে যেগুলো আপনারা হয়তো দেখেছেন আশা করি জিমেইলে আমরা তিন প্রকার মেল খুলেছি পার্সোনাল মেল শাল্প মেল এবং আমার বিজনেস মেল তো আজকে মেল কিভাবে পাঠাতে হয় এবং কিভাবে সেটিং করতে হয় কিছু সেটিং দেখাবো পর্যায়ক্রমে প্রত্যেকটা সেটিংয়ে আমি ইমেইলের সেটিংগুলো দেখাবো এই সেটিংগুলি করে রাখলে আপনারা খুব সহজে জিমেইলে কাজ করতে পারবেন এবং আপনার কার্যক্রম অনেকটা আগায় যাবে দ্রুততার সাথে হবে কম্পোজ মেলে ক্লিক করলে আমরা নিউ মেসেজ নামে মেলটা পাবো টুয়ে আমরা যে মেলে মেলটা পাঠাবো সেটাতে ক্লিক করব সেটাতে ক্লিক করার পরে মেলে করার পরে সেই মেলটাকে আমরা একটা সাবজেক্ট লিখব proposal proposal for web development. web develop এটা দিলাম তারপরে এইখানে আমরা আমাদের মূল বক্তব্যটা লিখি ডিয়ার স্যার এভাবে লিখি এভাবে লিখে আমরা সেন্ড করলেই মেলটা চলে যায় তাই না আমরা এভাবেই মেলটা কিন্তু সেন্ড করে দিতে পারি কিন্তু এইখানে দেখেন এই মেলটা লেখার সময় আমার যে নামটা আছে এবং আমার যে সাইনিংটা আছে সেটা কিন্তু অটোমেটিকলি লেখা ছিল আমি নিজে লিখি নাই তো এই সাইনিংটা আপনি কিভাবে সেটিং করবেন সেই জিনিসটা আমি আপনাদের আজকে দেখাবো সেই জিনিসটা কিভাবে আমরা এখানে অটোমেটিকলি থাকবে যাতে আমরা প্রত্যেকটা মেইল করার সময় সেই জিনিসটা চলে আসে সেটা আমি আজকে আপনাকে দেখাবো তো আমরা এটাকে করার জন্য আমরা যে টেকনিকটা ইউজ করব সেটা আমাদের এই মেল থেকেই যেতে হবে আমি আমি সেই মেলটা থেকে যাচ্ছি এখানে যাওয়ার পর আমরা এই যে ছয়টা নয়টা ডট আছে এটাতে ক্লিক করব ক্লিক করার পরে এইখানে আমাদের একটা ডক্স আছে ডক্স এখানে ডক্স মানে ডকুমেন্ট আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ড করি তারা বুঝতে পারি ডক্স কি জিনিস এখানে ক্লিক করার পর আমাদের একটা ডকুমেন্ট চলে আসবে সেই ডকুমেন্টে আমরা এখানে কতগুলো ট্যাম্পলেট আছে রিজাম আছে বিভিন্ন কিছু আছে আমার কিছু ফাইলও থাকতে পারে এগুলো আছে আপনি নিউ এ ক্লিক করবেন নিউ এই প্লাসে ক্লিক করে ক্লিক করার পরে এখানে আপনার সেই সাইনিংটা আগে লিখতে হবে সেই সাইনিংটা আগে লিখতে হবে আমি আমারটা পেস্ট করলাম আমি পেস্ট করলাম আমার এটা লিঙ্ক করা ছিল আমি এটার সাথে কিছু জিনিস যোগ করব আজকে এই লেখাটাই থাকবে এটাকে আমরা ফরম্যাট করে নিব এখান থেকে আমাদের বিভিন্ন ফরম্যাট আছে সেই ফরম্যাটটা আমরা করে নেব সিঙ্গেল লাইন স্পেসিস নিলাম একদম চাপায়া সুন্দর দেখার জন্য এইখানে আমার আপনার নাম মানে আপনার টাইটেলটা লিখবেন তারপর আপনার যে কোম্পানির লোগো থাকলে দিবেন আপনার আদার্স ইমেল থাকলে দিবেন আমি আজকে এখানে আপনাদের দেখাবো কিভাবে জিমেল আমার জিমেল এই আর কি সরি যে কিভাবে Facebook link LinkedIn link Twitter link অথবা আপনার ব্লগ থাকলে বা ওয়েবসাইট থাকলে সেটা লিঙ্কটা দিবেন সেটা আমি এখানে দেখাচ্ছি তো আমরা প্রথমেই একটা ফেসবুকের আইকন নিয়ে নিই আমরা গুগল থেকে একটা ফেসবুকের আইকন নামিয়ে নিয়ে আগে ফেসবুক আইকন আইকন পিএনজি নেই বা জেপিজি নেই যা ইচ্ছা তাই নিতে পারবো আমরা একটা সুন্দর দেখা ফেসবুক আইকন নেই পিএনজি নিলেই ভালো হয় পিএনজি নিলে ভালো হয় এই কারণে নিচে ব্যাকগ্রাউন্ডটা থাকবে না খুব সহজে হবে এটা এখান থেকে আপনি যে কোনো একটা ফেসবুক নিতে পারেন এটাই নিলাম এই সাইনটা নিয়ে নিলাম আমরা সেভ এস করে নামায় নেব সেভ এস আমরা যেখানে রাখা সেখানে রেখে দিয়ে আমাদের ডি ড্রাইভে জিমেলে জিমেলে সাইনিং আই জি এনআইডি এটাকে বলা হবে সিগনেচার এই যে সেটিংটা এই সেটিংটার নাম হলো সিগনেচার আমরা এখানে ফেসবুকটা নিয়ে নিলাম আমরা আরেকটা নিয়ে নেই ফেসবুকের জায়গায় নিয়ে নেই LinkedIn LinkedIn LinkedIn icon PNG LinkedIn এর একটা সুন্দর দেখে আইকন নিয়ে নিই এখান থেকে এই এটাও নিতে পারি এটাও নিতে পারি এটাই নিই রাউন্ডটাই নিই আমার রাউন্ড পছন্দ আপনাদের যার যেটা পছন্দ সেটা নেবেন হ্যাঁ আমি রাউন্ডটা খুব পছন্দ করি হ্যাঁ সব জিনিসেই এটা পিএনজিতে আসছে না ওয়েব জিতে এসে পিএনজিতে নিতে হবে এটা খুলতে হবে খুললে এখান থেকে পিএনজিতে নিতে হবে পিএনজি বা জেপিজি যে কোনো চিত্রতে নেওয়া যায় জেপিজি আসলে জেপিজি নেন অসুবিধা নেই এটা জেপিজি নিলাম লিঙ্কডিন লিঙ্কডিন সবার পছন্দ অনুসারে সবাই নিয়ে নেবেন সুন্দর করে সাজায়া লিঙ্কডিন নিলাম এবার আমি এখান থেকে নেই আরেকটা আইকন নেই সেটা হলো টুইটার নেই Twitter PNG icon Twitter PNG icon এটা নেই সবগুলোই গোল নিলাম না গোল টাইপের করে নিলাম রাউন্ড শেপ আমার খুব পছন্দ রাউন্ড শেপ হ্যাঁ রাউন্ড শেপের ফেসগুলোও আমার খুব পছন্দ সেটা হলো টুইটার হ্যাঁ সবাই এটা নিলেন তারপরে ব্লগার নিই blogger one kind of website আমরা ব্লগারও শিখবো সামনে ইনশাল্লাহ একে একে আমরা সব শিখবো আপনারা আমার সাথে একটু সহযোগিতা করুন আমি মোটামুটি অনেকগুলো টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব সবার উপকারার্থে সবাই যেন উপকার হয় জানি না কার কতটুকু হবে আমার চেষ্টা শুধু মানুষের উপকার করাটাই বেশিরভাগ চেষ্টা সেটা তারপরে তো আমার নিজস্ব কিছু ইনকাম হবেই সেটাও আমি অস্বীকার করছি না আবার বলবে যে বলবেন যেন আমি উপকার করতেছি শুধু মানুষের সেবা করতেছি সামনে বোধহয় ইলেকশন করব তাই না না ইলেকশনের চিন্তা ভাবনা না আমি নিজে কিছু ইনকাম করব সবাই সেটাই এ করবো আমরা এবার গুগল ডক্সে যাব গুগল ডক্সে যাওয়ার পরে আমরা এখানে কি করব সেই ইনসার্ট করব আমাদের ইমেজটা আগে আমরা ইমেজটা ইনসার্ট করব আপলোড করি আগে আপলোড আমরা ডি ড্রাইভে রাখছিলাম আমাদের ইমেজটা জিমেইলে সাইন ইন এখান থেকে আমরা প্রথমে নিলাম ফেসবুক ফেসবুক প্রথমে নিলাম এত বড় হবে না আর ছোট করে একদম সাজায় নেব আমরা একদম সাজিয়ে নেব এখানে আমরা সাজিয়ে নেব ছোট ছোট করে দেব কারণ এখানে বড় দিকটাই ভালো লাগবে না ছোট করে দেব এই সাইজে দিলাম তারপরে আরেকটা ইনসার্ট করি সবগুলো ইনসার্ট করে নেই তারপরে কি করি দেখি ফেসবুক দিছি লিঙ্কডিন দেই লিঙ্কডিন দিয়ে নেই লিঙ্কডিনও আমাদের বেশ ইয়ে করে নিতে হবে সমান সমান দিলে সবচেয়ে সুবিধা হয় ওকে লিঙ্কডিন দিলাম এবার তারপরে আর বাকি আছে আমাদের কি টুইটার টুইটার অ্যান্ড ব্লগ ব্লগটা পরে দিলাম টুইটার দিলাম টুইটার টুইটার দিয়ে আমরা এখানে সবগুলো ছবি সাজিয়ে নিয়ে আগে ছবিগুলো সাজিয়ে নিই ছবিটা সাজিয়ে নিলাম কাজটা করতে একটু সময় লাগে তাই আমারও ভিডিওটা একটু দীর্ঘায়িত করতে হচ্ছে সহজে করা যায় না এটাকে আমি আবার ব্লগার নিলাম এটা হলো ব্লগার ব্লগার সাইটটা কিন্তু একদম ফ্রি একটা ওয়েবসাইট আপনার যে কোনো কিছুর ফ্রির জন্য সেটাকে আমরা ব্লগার করে নিতে পারি এখন আমরা এখান থেকেও রাখতে পারি আর একটু বড় করেও দিতে পারি আরও কোনো যে করলেও পরবর্তীতে করতে পারবো তো এবার ফেসবুকে এখানে আমরা গেলাম এখানে যাওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হলো এটার সাথে আমার ফেসবুকটা লিঙ্ক করে দিতে হবে আমার ফেসবুকের যে ইউআরএলটা আছে সেটা লিঙ্ক করে দিতে হবে তাহলে কি হবে আমার ফেসবুক আমি যখন আপনাকে মেল পাঠাবো আপনি এটাতে ক্লিক করলে আমার ফেসবুকে ঢুকে যাবেন এই কারণে আমি ফেসবুকে গেলাম ফেসবুকে যে আমার এটা লিঙ্কড ইন ফেসবুক হ্যাঁ ফেসবুকে গিয়ে আমার কপিটা লিঙ্কের লিঙ্কটা কপি করে নিলাম কপি করে নিয়ে আমার গুগল ডক্সে চলে আসব এইখানে যে এই যে একটা লিঙ্ক আছে ইন দ্য লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করে এখানে আমি সার্চ করলাম সার্চ করে অ্যাপ্লাই করে দিলাম এটার মধ্যে আমার একটা লিঙ্ক যুক্ত হয়ে গেছে এই যে লিঙ্ক যুক্ত হয়ে গেছে আমার ফেসবুকটা যুক্ত গেছে আমি যদি এখন এটাতে ক্লিক করি তাহলে আমার ফেসবুকে ঢুকে যাবে আপনিও যখন আপনাকে আমি মেল করব তখন আপনি দেখবেন যে এটাতে ক্লিক করলে আমার ফেসবুক লিঙ্কের ঢুকে যেতে পারছেন আমার আমাকে সহজে খুঁজে পাওয়ার জন্য এখান থেকে আপনি আমার মেল থেকে আপনি এই সব তথ্যগুলো পাচ্ছেন যদি আপনি আপনার মেলে এটা করে রাখেন তাহলে আপনাকেও আপনার যে লিঙ্কগুলো আছে যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সবগুলো দেওয়া থাকলে সবাই আপনাকে এবার লিঙ্কডিনের লিঙ্কটা নেই আমরা লিঙ্কডিনে যাই লিঙ্কডিনে যাই আমি নেই লিঙ্কডিন মোস্তফা ডিএমএস এখানে দেয়া তারপরে এখান থেকে আমরা লিঙ্কে যাব লিঙ্কে যেয়ে সার্চে ক্লিক করব ক্লিক করে অ্যাপ্লাই করব এটার সাথে আমার সেই লিঙ্কটা যোগ হয়ে গেছে লিঙ্কডিন এটা যোগ হয়ে গেছে এবার টুইটার নেই একইভাবে আমরা টুইটার নেব টুইটার টুইটার নিয়ে এখান থেকে এখানে ওয়াটার ফিল্টারের একটা ইয়ে করতে যে আমি নামটা দিয়েছিলাম এখানে ওকে করেন এখানে অ্যাপ্লাই করেন টুইটার যোগ হয়ে গেছে এবার ব্লগার আমার ব্লগটা যেটা আছে সেই ব্লগটা আমি এখানে শো করতে চাচ্ছি যাতে সবাই আমার ব্লগেও সহজে যুক্তি পারে বিউ লগে যে আমার যে ওয়েবসাইটটা আমি ফ্রি করেছি সেটার থেকে আমি এই টানটা নিয়ে নেব এটা নিয়ে এই লিঙ্কটা নিয়ে আবার সেই গুগল ডটে চলে আসবো এখানে এসে লিঙ্ক করব লিঙ্ক করে এখানে দিই অ্যাপ্লাই আমার সাইনিং তৈরি হয়ে গেছে এটাকে এখন আমি শুধু সেভ করে রাখবো আমি সেভ করবো सेव करो एक कॉपी कॉपी नाम दिए नाम रख लाम mail signature mail S I signature mail signature मैं कॉपी एक कॉपी होक কপি করে নিলাম আমরা ফাইল সিগনেচার নামে এটা কপি হয়েছে এখন সবটা লোড হওয়ার পরে আপনি কন্ট্রোল এ দিয়া সিলেক্ট করেন কন্ট্রোল এ দিয়ে সবটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করেন কপি করার পর আমরা চলে যাব আমাদের মেলে মেলে যাওয়ার পরে আমরা যাব এখান থেকে আমাদের যে সেটিং আছে সেই সেটিংয়ে সেটিং অল সেটিং অল এখানে আমাদের একটা সিগনেচার আছে সিগনেচারটা সম্ভবত এখানেই আছে আচ্ছা এখানে যদি না থাকে তাহলে আমরা যাব সেটিং অলে setting see all setting see all setting গেলে আমাদের এই সেটিংটা শো করতেছে এখানে আমরা নিচের দিকে যাব নিচের দিকে যাব এগুলি প্রত্যেকটাই আমরা ইনশাল্লাহ দেখাবো যাতে আপনারা সহজে করতে পারেন এখানে এই যে আমার সিগনেচার আগের যে সিগনেচারটা আছে আমি মুছে দিলাম মুছে আমি ক্রিয়েট নিউ নিউয়ে যাওয়ার পরে একটা বক্স পাবো এটা সিগনেচার লিখলাম বা signature S I G signature create করি এইটা ক্রিয়েট করার পরে এখানে পেস্ট করলাম পেস্ট করে আমার এখানে ফাঁকা আছে আমি ফাঁকাটা রাখবো না আমার পুরাটা দেখে নেন যে সুন্দর করে আছে কিনা আছে তারপরে দেখেন এখানে আমি এটাকে এখানে রাখবো না আর একটু ভিতরের দিকে দিতে চাই এখান থেকে আরো ভিতরের দিকে দিতে চাই তাহলে আমরা এখান থেকে এখান থেকে অরিজিনালি আমরা সাইড করতে পারবো আমরা আসলে এখান থেকে এখানে নিয়ে নিলাম পিসব্যাট দিয়ে নিয়ে নিলাম ট্যাপ দিয়ে ওর সেটিং করা যায় আমরা ট্যাপে গেলাম না আপাতত এখানে যদি কোনো লেখা আপনি মোটা করতে চান মোটা করতে পারেন কোনো লেখার যদি চেঞ্জ করতে চান সেটাও করতে পারেন এখানে ফন্ট চেঞ্জ করতে পারবেন প্লায়ার্স ইউজ বড় করতে পারবেন এখানেও কোথাও ইমেজ ঢুকাইতে পারবেন সেটা এখানেও তৈরি করা যায় তবে আমরা ওইখানে ডক্স থেকে তৈরি করে আনলে সহজে ফরম্যাট করা যায় এখানে ফরম্যাটিংটা একটু কঠিন হয়ে দাঁড়ায় এইখানে পেস্ট করার পর আপনি শুধু সেভ করে বেরিয়ে যান আর কিছু লাগবে না প্লেন টেক্সট মেসেজ এগুলো আমরা দেখাবো আমরা অনেক সময় মেসেজ দেখেন কেউ দিলে অটোমেটিকলি কিছু মেসেজ আসে এবার আমার মেলটা সেটিং হয়ে গেছে সেটিং হওয়ার পরে কম্পোজ করেন এবার দেখেন আমার এখানে ওই সাইনটা অটোমেটিকলি আসে কিনা সেটিং হলে সেটিং হয়েছে না সেটিং হয়ে সেভ হওয়ার কথা সেভ হয়েছে না হ্যাঁ সেভ তো হয়েছে ক্রিয়েট নিউ এডিট ডান ও এই যে এখানে আমাদের দুইটা জিনিস আছে নো সিগনেচার নামে দুইটা সে আছে এটা সিগনেচার দিতে হবে for new email user signature কি রিপ্লাই আমি যদি রিপ্লাই দিই সেটা তো সিগনেচার থাকবে এটা আমাদের দিয়ে দিতে হবে insert signature before code text reply the remove এটা রিপোর্ট করার আগে এটা দিতে হবে এই জিনিসটা দেখেন আমি কিন্তু একটু ভুলে গেছিলাম এখানে যদি এটা না দেন তাহলে আপনার এই সিগনেচারটা শো করবে না আপনাকে এবার সেভ চেঞ্জ সেভ চেঞ্জ করার পরে আমরা এবার যদি আমরা কম্পোজ মেলে যাই আমার সিগনেচারটা চলে আসছে এবার লেখা আমি যেখানে যা লিখবো না কেন এখানে এটা আমার সিগনেচার নিচে যাবে আমার নাম আর ঠিকানা আমাকে বারবার লিখতে হচ্ছে না খুব সহজেই আমি এই সিগনেচারটা পেয়ে গেছি এবং আমি একবার শুধু কম্পোজ বা অন্য কিছু রিপ্লাই টিপ্লাই যাই করি না কেন সহজেই দিতে হবে তো আমাদের ওই জিনিসটা মনে রাখতে হবে সিগনেচারের পরে ওই নিচে যে সিগনেচারের অপশনটা ইয়ে, আছে সেটা দিয়ে দিতে হবে সিগনেচার নো সিগনেচার থাকলে কিন্তু আপনাকে শো করবে না যেমন আমি এখন ভুলে গেছিলাম হঠাৎ করে তারপরে দেখা গেল যে এটা না দিলে আমার সিগনেচার আসে না তো আজকে আমরা সিগনেচারটা শিখলাম খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং সবার জন্য উপকার হবে বলে আমি আশা রাখছি আজকে এই পর্যন্তই থাকছে আল্লাহ